অবস্থা শহর বরিশালের সাথে বাবুগঞ্জ মুলাদি হিজলা এবং মেহেন্দিগঞ্জের লাখ লাখ মানুষের সহজ যোগাযোগের জন্য বরিশাল লাখুটিয়া বাবুগঞ্জ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সড়কটির একেবারেই বেহাল দশা বরিশাল লাকুটিয়া বাবুগঞ্জ আঠারো কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে রাস্তার অবস্থা খুবই খারাপ কারণ অনেক সময় লোড গাড়ি ঢুকলে ডাইনে বাইক আইতে গাড়ি সম্ভবত পোলট্রি খাওয়ার ভয় থাকে আমাকেও খুব রিক্স মানে রাস্তাটা যদি সারা হইতে তাহলে তো ভালো হইতে জনগণের ভালো হইতে গাড়িওয়ালাকেও ভালো হইতে লাখটি শহর তাড়াতাড়ি যেন সারা হয় আমরা যেন একটু ভালোভাবে চলতে পারি রাস্তায় এই দুর্ঘটনা না হয় খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা এতে পঙ্গুত্ব হচ্ছেন অনেকে ভাঙা এই সড়কে দুর্ঘটনায় প্যান হারিয়েছেন অনেকে লাকজ্য সড়কের রোড বেহাল অবস্থায় আছি আমরা একদম চলাচল করা খুব মুশকিলের ব্যাপার গাড়ি উল্টি মারে অ্যাক্সিডেন্ট হয় কিছুদিন আগে একটা গাড়ি উল্টি মারিয়া এক রডের অটো ওই পড়িয়া লোক মারা গেছে লাখুটিয়ার এই গাড়িতে যাতায়াত করার মতো এটা উপযোগী না এটা কোনো রকমের গাড়ি ঘোড়া চলার মতো পরিস্থিতি নাই আমাকে একমাত্র দাবি হলো রাস্তাটা করিয়ে দাও আর কিছু না এই লাখুটিয়া সড়কের রোডটা এটাই আমাকে প্রধান বরিশাল যাতায়াতের পথ এটা নিয়ে আমাকে মূল এই রোডটা করে দিলে আমাকে আর কোনো দাবি নেই বরিশাল এলজিডি অফিস সূত্রে জানা যায় বরিশাল নগরীর নতুন বাজার মারকখোলা পোল থেকে লাকুটি হয়ে বাবুগঞ্জ কলেজ রোড পর্যন্ত সড়কটি আঠারো পয়েন্ট তিন কিলোমিটার দীর্ঘ এর মধ্যে বরিশাল নগরীর অংশে দুই পয়েন্ট পাঁচ কিলোমিটার বরিশাল সদর উপজেলার অংশে সাত পয়েন্ট তিন কিলোমিটার এবং বাবুগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতাধীন সড়ক রয়েছে পাঁচ পয়েন্ট আট কিলোমিটার বৈশাল নগরীর অংশে দুই পয়েন্ট পাঁচ কিলোমিটার মোটামুটি ভালো হলেও বাকি পনেরো পয়েন্ট আট কিলোমিটার সড়ক একেবারেই যানবাহন চলাচলের অনুপযোগী ও তো গাড়ি ঠিক মতো চালাতে পারি না ভাঙ্গা রাস্তা আর অনেক গাড়ি উল্ডি উল্ডিও দেয় মনে করেন করিয়া ভাঙ্গার কারণে খুবই সমস্যা হুম হ্যাঁ। হ্যাঁ। সবশেষ বরিশাল সদর উপজেলা এবং বাবুগঞ্জ উপজেলাধীন পনেরো পয়েন্ট আট কিলোমিটার সড়ক পুনর্নির্মাণ করা হয় দুই হাজার বারো সালে এরপর বাবুগঞ্জ অংশে দুই কিলোমিটার সংস্কার করা হয় দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে এরপর থেকে এই সড়কে উন্নয়নের ছোঁয়া লাগেনি ভাঙ্গার কারণে গাড়ি পল্লিকা ভয় থাকে বেহাল হয়ে রাস্তা বৃষ্টিতে রাস্তা দেখা যায় কোনটা ভালো কোনটা খারাপ বৃষ্টি কি চাচ্ছেন আমরা তাদের সরকারের আবেদন করতে রাস্তা গুরুত্ব রাস্তা কাজ করে আমাদের এই একটাই খানাখন্দে ভরা গুরুত্বপূর্ণ এই সড়কটির একেবারেই বেহাল দশা হয়ে পড়েছে যানবাহন চলাচলের অনুপযোগী এ কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ছোট ছোট যানবাহন কাত হয়ে পড়ে আহত হচ্ছেন অনেকে এই সড়ক দিয়ে চলাচলকারী মানুষের দাবি অতি দ্রুত এই সড়কটি সংস্কার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন বলে তারা জানান আমরা এই বিগত প্রায় তিন চার বছর ধরে এই রাস্তার অবস্থা খুব বেহাল দশা শুধুমাত্র এইখানেই সীমাবদ্ধ না সামনে এবং পিছনে অনেক জায়গা আছে আমাদের যুব সমাজ আছে এলাকার এরা কিছু সংস্কার কাজ করছিল একটু উপযোগী করছিল হ্যাঁ। কিন্তু এখন বর্তমানে আবার বর্ষায় সেটা ইয়ে হয়ে গেছে সরকারের কাছে আমার গ্রামবাসী নিয়ে আমি সকলের কাছে মানে সকলের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করব সরকারের কাছে যে আমাদের এই রাস্তাটা অচিরেই সারিয়ে দেও কারণ বাবুগঞ্জ এবং বরিশাল এর একটা প্রাণকেন্দ্র এই রাস্তা হ্যাঁ, রাস্তা দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন